একজন মহিলা শিল্প থেকে বেরিয়ে এসে সহি পথে আসে কিন্তু তার স্বামী তাকে বোরখা ও দিনের পথে আসার জন্য বাধা দেয় তখন সেই মহিলা আবার ওই পথে ফিরে যায়

লোকদেরকে তাহলে পেট পেট চিরে হত্যা করেছে তারা ইমান বিক্রি করে নাই বা আবার পূর্বতী মানে ফিরে যায় নাই তো আপনার জন্য উচিত হয় নাই অবশ্যই গোটা সমগ্র পৃথিবীকে একদিকে করেন আর আল্লাহকে একদিকে করেন কেননা এই পৃথিবীতে দশ বছর বিশ বছর পাঁচ বছর জীবিত থাকবেন মৃত্যু পরে স্বামীকেও পাবেন না আল্লাহ কারাগারের সামনে আপনাকে উত্থিত হতে হবে